আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সৌতি দাস উখিয়া বালুখালী এগারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত বিশ পঁচিশ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করা হয়েছে ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা যুবক মোহাম্মদ সেলিম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন মঙ্গলবার বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী তিনি জানান সোমবার রাতে লিখিত এজাহার জমা দিলে গতকাল এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে থানার এসআই খায়ের উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড পরিকল্পিত জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান উল্লেখ্য গত পাঁচ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী এগারো নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ দুই হাজার আটশো পাঁচটি নানা স্থাপনা পুড়ে যায় এ ঘটনায় পনেরো হাজার নয়শো পঁচিশ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হন কক্সবাজারের সততা সংঘের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সততা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বৃত্তি প্রদান করা হয়েছে এ সময় ষোলো জন শিক্ষার্থীকে বারো হাজার টাকা করে এক লাখ বিরানব্বই হাজার টাকা বিতরণ সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি বলেন মানুষকে দুর্নীতি সম্পর্কে সচেতন করতে পারলেই দুর্নীতি থেকে মুক্ত হওয়া যাবে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা দুর্নীতি প্রতিরোধের কমিটির সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বকুল জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কক্সবাজারে বাল্যবিবাহ নিরত আইন দুই ও বিধিমালা দুই হাজার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের অরুণোদয় সম্মেলন কক্ষে একটি বেসরকারি সংস্থা এটির আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান তিনি বলেন বাল্যবিবাহ রোধে সাংবাদিক ও গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখতে পারে বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে তাই বাল্যবিবাহ রোধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বাগত বক্তব্য রাখেন ইফসার আঞ্চলিক উপপরিচালক খালিদা বেগম দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে পঁচিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন উখিয়ায় সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা স্কাসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে দিবসের কর্মসূচি ছিল র্যালি কেক কাটা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যে উপজেলার প্রশাসনের সহযোগিতায় স্কাস ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব স্কাসের চেয়ারম্যান জেসমিন প্রেমার সভাপতিত্বে এতে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন টেকনাফে অভিযান চালিয়ে মিজানুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড এ সময় পাঁচশো চৌষট্টি ক্যানবিয়ার ও তেত্রিশ বোতল বিদেশি মদ জব্দ করা হয় গতকাল বিকেলে সাবরাং অংশে নাফ নদীতে বিশেষ অভিযান চালালে কোস্টগার্ডের উপস্থিতি দেখে অবস্থান ত্যাগ করে এ সময় ফেলে যাওয়া কিছু বস্তা তল্লাশি করে এসব মাদক উদ্ধার ও একজনকে আটক করা হয় আটক পাচারকারী খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দা তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা lieutenant commander S N Tahasinur Rahman খেলার খবর ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে এবার ইংলিশ দুর্গ ভেদ করতে সক্ষম হল সাকিব আল হাসানের দল ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে তারা দুই জয়ে ইংলিশদের যে কোনো সিরিজে হারানো গৌরব অর্জন করল টাইগাররা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ জয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টিম টাইগার আগে ব্যাট করে দুই উইকেটে একশো আটান্ন করার পর ম্যাচটি জেতার জন্য আসলে বোলারদের দিকে তাকিয়েছিল বাংলাদেশ তাসকিন মোস্তাফিজরা হতাশ করেননি ইংল্যান্ড থেমে যায় ছয় উইকেটে একশো বিয়াল্লিশ রানে ষোলো রানে ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে ধবল করে বিশ্ব চ্যাম্পিয়নদের আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নয়টা সতেরো মিনিটে চলবে বিকেল তিনটা চুয়ান্ন